পাল্টাপাল্টি অবরোধের ফলে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে তাপমাত্রা অপরিবর্তিত হলেও জানিয়েছে অনুষ্ঠানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন এ সময় তিনি আরো জানান আগামী সপ্তাহে